আমার মদের বোতল চক্ষু দুইটা লাল কার্টুনের আজ পরশ পেয়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধোয়ায় ভরা বিষাক্ত এক গ্রান ধোয়ার সাথে হয় নারী হয় না অভিমান আজ আবেগে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া খোঁজে পাড়ি জমাইছি সব নাইস অপ্রুতা